মানে এটা কেউ দেখেছেন আল্লাহ একজন দেখেননি তো কিন্তু বিশ্বাস করে বিশ্বাসে কোনো সন্দেহ আছে আল্লাহ এক কিন্তু আল্লাহকে কোনোদিন দেখিনি বিশ্বাস করে আল্লাহ কি আল্লাহ দিন অদৃশ্য বিশ্বাস করে ফেরেস্তা কে কে দেখেছেন দেখেননি কেউ বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের নবীকে না সাহাবিরা দেখেছেন তাই না কিন্তু ঈসা আল্লাহ সাল্লামকে দেখেছেন কেউ ইব্রাহিম আলাহ সাল্লামকে আদম আলাহ সাল্লাম মোসা আল্লাহ সাল্লাম কাউকে দেখেন বিশ্বাস করেন এটা বিশ্বাসের ব্যাপার এইগুলোই যদি ঠিক না থাকে জামুর কেতাব দেখেছেন কেউ দেখেন বিশ্বাস করেন না দেখে বিশ্বাস করার নাম হলো কি এবার বুঝতে পেরেছেন এই বিশ্বাসে যদি ত্রুটি থাকে আমল করে কোনো লাভ কোনোই লাভ নেই তো এইটা আগে সঠিক করতে হবে তা দলিল আপনারা জানেন যে এটা সঠিক না করে কোনো কাজ করে লাভ নেই দলিল আপনাদের জানা আছে মুখস্থ আছে কিন্তু বলতে পারবেন না বলেন তো আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক আপনারা বলবেন দেখি পারেন কি না আমি বলেছি যেটা মুখস্থ আছে কিন্তু বলতে পারবেন না ইন্নামাল আমাল মুখস্থ আছে এটাই দলিল যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে রেয়াদের উপরে এটাই হলো আকিদা এবার বুঝতে পারছেন তো দলিল মুখস্থ আছে কিন্তু অবস্থা এরকম ডিসপেন্সারিতে ওষুধে ভর্তি কোন ওষুধ কোন কাজে লাগে এটা আমার কি পুরান সবার বাড়িতে আছে না কিন্তু কোন আয়াত কোন জায়গায় কাজে লাগে আমার কিছুই জানি না খামাখা মধুর বোতলের উপরে মানে ঢাকনা আটা আছে আর বোতলে যদি আপনি তিরিশ বছর চাটেন মধুর স্বাদ পাবেন আগে কি করতে হবে বোতল করতে হবে ওর উপরে চেটে যদি আপনার জিহ্বা যদি ছত্রিশটা পরিবর্তন করে কোনোদিন লাভ হবে না মধুর স্বাদই পাবেন না আমরা শুধু মধুর বোতল দেখছি মূলা ঝুলে রাখছে কিন্তু ভিতরে যে স্বাদ এটা আমরা কেউ পাইনি এটাই হলো তো অমূল ইমান ইমানের স্বাদ কিন্তু আমরা উপলব্ধি করি না ইন্নামাল আমাল সমস্ত আমুল নির্ভর করে কিসের উপরে নিয়ে নিয়াত মানে কি নিয়াত শব্দের অর্থ কি জানেন কি আমি একটা নতুন কথা শিখাই দেব নিয়াত শব্দের অর্থ সংকল্প এটা সবাই জানে মনে মনে মনন করা আর নিয়াত মহাল মহাল কল ও গহরুয়া বিদা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে সব মহাদ্দেশ বলছেন নিয়াতের স্থান হলো অন্তর মুখে প্রকাশ করা বেদাত কিন্তু নিয়াত যেটা বুঝাতে চেয়েছে সেটা হলো এই নেত শব্দটা তৈরি হয়েছে নুন ওয়াউ ইয়া নুন ওয়াউ ইয়া এখানে জুলকার নাইন থাকলে তো চট করে বলতে পারতো জিজ্ঞেস করতাম বলতো জিন্স কি তো বলে দিত নুন ওয়াউ ইয়া তো নেওয়া এর থেকে নিয়াত শব্দটা তৈরি হয়েছে তো এই নাওয়া শব্দের অর্থ হল বিচি কি বিচি বীজ বীজ বুঝেন না কাঁঠাল খেয়ে যেটা ফেলে দেবে এটা কি আপনাদের ভাষা বলে আঠি হ্যাঁ, হ্যাঁ, এটা শুনতে চাচ্ছি আমরা বলি কাঁঠালের বিচি আমের আঠি ঠিক আছে তাহলে আঠি বিচি আর আটি আর বীজ সব কি একই দোকানে গেলে বীজ আপনার কাছে আসলে হয়ে গেছে কি মাটি আবার গম ধান এগুলোর কি বীজ ধানের আটি তো বলেন না এবার বলেন এই বীজটা যদি ভালো হয় গাছ ভালো হবে ফুল ফুটবে ফল ভালো হবে আর এই বীজটা যদি খারাপ হয় তাহলে গাছ কি খারাপ হবে আর বীজটা যদি পচা হয় হ্যাঁ তাহলে গাছও হবে না পাতাও হবে না ফুলও হবে না ফলের তো ফল তো হয় তাহলে বুঝেন তাহলে এই বীজটার নাম হলো কি আকিদা কি এটাই হলো কি এইটা যদি আপনার সঠিক হয় আমাদের সবার বীজ পচা সবার বীজ কি পচা